বগুড়ায় জাতীয় সংসদ উপনির্বাচনে ভোট গণনা চলছে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে বগুড়া চার আসনের অঘর মালঞ্চা উচ্চ বিদ্যালয়ের নির্বাচন পরবর্তী ফলাফল যেখানে দেখা যাচ্ছে মোট বৈধ ভোট পড়েছে সাতশো একটি যার মধ্যে মশাল প্রতীক নিয়ে অংশ নেয়া A K M Rezaul Karim Tansen vote পেয়েছেন একশো বত্রিশটি গোলাপ ফুল প্রতীক নিয়ে আব্দুর রশিদ সরকার ভোট পেয়েছেন চৌত্রিশটি মোহাম্মদ আশরাফুল হোসেন আলম হিরো আলম একতারা প্রতীকে ভোট পেয়েছেন দুইশো নিরানব্বইটি মোহাম্মদ ইলিয়াস আলী কলার ছড়ি মার্কায় ভোট পেয়েছেন ছয়টি মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকি কুড়াল মার্কায় ভোট পেয়েছেন ছাপ্পান্নটি মোহাম্মদ গোলাম মোস্তফা দালান মার্কায় ভোট পেয়েছেন ষোলোটি মোহাম্মদ তাজউদ্দিন মণ্ডল ডাব মার্কায় ভোট পেয়েছেন ছয়টি মোহাম্মদ মুশফিকুর রহমান ট্রাক মার্কায় ভোট পেয়েছেন একশো দুইটি শাহিন মোস্তফা কামাল লাঙল মার্কায় ভোট পেয়েছেন পঞ্চাশটি এই সর্বমোট সাতশো একটি ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে এখানে জয়ী হয়েছেন সবার পছন্দের সবার প্রিয় হিরো আলম